আমাদের রামু উপজেলায় হচ্ছে বিয়াল্লিশটা আশ্রয় কেন্দ্র আছে আমরা এটা রিসেন্টলি তো চিত্রাং ঘূর্ণিঝড় যখন গেল তখনই একবার সবগুলো আশ্রয় কেন্দ্রগুলো পরিদর্শন করা হয়েছে এখনো আবার পরিদর্শন করে এগুলো প্রস্তুত অলরেডি প্রস্তুত অবস্থায় রাখা আছে এবং প্রতিটা আশ্রয় কেন্দ্রে একজন করে দায়িত্বপ্রাপ্ত লোক আছে যার ফোন নাম্বারটা আমরা সার্কুলেট করে দিয়েছি আশ্রয় কেন্দ্রের নাম মোবাইল নাম্বার সহ যে তার কাছে ফোনে কথা বলা হলেই তিনি আশ্রয় কেন্দ্র খুলে দিতে বাধ্য এবং আশ্রয় কেন্দ্র অলরেডি আসলে চলমান আছে যে কোনো সময় যদি প্রাকৃতিক দুর্যোগ তার আঘাত আনতে পারে যে কোনো সময় আমরা এখন জানি না ইভেন কখন আসতে পারে সে এমন অবস্থায় যদি হঠাৎ করে জলোচ্ছ্বাস বা কেউ যদি শেল্টারলেস হয়ে পড়ে তারা তাদের নিকটবর্তী যে আশ্রয় কেন্দ্রগুলো আছে সেখানে যেতে পারে আশ্রয় কেন্দ্রগুলো সর্ব একদম পুরাপুরি রূপে প্রস্তুত আছে আমরা আশ্রয় কেন্দ্রগুলো নিয়ে অলরেডি কাজ করেছি আর ইতোমধ্যে আমাদের খাবার বিশুদ্ধকরণ পানির যে ট্যাবলেটের ব্যাপার আছে ওরাল স্যালাইন তারপর আমাদের তাৎক্ষণিক মেডিকেল রেসপন্স টিম ইউনিয়ন ভিত্তিক মেডিকেল রেসপন্স টিমও গঠন করা হয়ে গেছে তারপর আমাদের সিপিপি রেড ক্রিসেন্ট সহ যে ভলান্টিয়ার দলগুলো আছে তাদের সাথে আমরা কথা বলেছি তারাও সবাই প্রস্তুত আছে আমরা এখন দলে দলে বিভক্ত হয়ে যার যার যে এলাকার দায়িত্ব সে এলাকার জায়গাগুলো আমরা ভিজিট করছি এবং তাৎক্ষণিকভাবে রিস্ক ম্যানেজমেন্টের জন্য আমাদের সকল দপ্তরের সাথে কথা হয়েছে ইতিমধ্যে সকল কর্মকর্তা ছুটি বাতিল করা হয়েছে কেউ কর্মস্থল লিভ করবেন না এই বন্ধে এতটুকু সবার সাথে কথা হয়েছে এবং আমাদের medical fire service public health union পরিষদের চেয়ারম্যান মেম্বার সহ আমরা সর্বস্তরে সবার সাথে যোগাযোগ রাখছি আমাদের কৃষি বিভাগ থেকে অলরেডি বলা হয়েছে যেসব ধানগুলা মাঠে আশি ভাগ পর্যন্ত পরিপক্ক হয়ে গেছে সেগুলো যেন অতি সত্তর মাঠ থেকে নিয়ে নিরাপদ স্থানে রেখে দেয়া হয় ধানের ব্যাপারটা এভাবে নিশ্চিত করা হয়েছে এবং গতকাল থেকেই কিন্তু মাইকিং চলছে আমাদের যেসব এলাকায় ট্রলার আছে যেমন আমাদের খুনিয়া পালং একটা ইউনিয়ন এই ইউনিয়ন গুলোতে আমাদের কিছু ট্রলার আছে যারা গভীর সমুদ্রে মাছ ধরতে যায় তো ওই ট্রলার গুলোকেও আমরা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যেন তীরের কাছাকাছি থেকে তারা অবস্থান করে গভীর সমুদ্রে না যায় এটাও আমরা জানিয়েছি সর্বাত্মক ভাবে আসলে চেষ্টা করছি এই মোখা যে প্রাকৃতিক দুর্যোগ আসন্ন আছে এটা এক মানে আমরা যেন সবাই একসাথে মিলে কাজ করে এই প্রাকৃতিক দুর্যোগটা অ্যাভয়েড করতে পারি আরো একটা জিনিস তথ্যের একটা জানার বিষয় আছে আমরা আমাদের উপজেলা প্রশাসন রামোর একটা অফিসিয়াল ফেসবুক পেজ আছে একটা আইডিও আছে আমরা সেই আইডি এবং পেজ থেকে সার্বক্ষণিক ঘূর্ণিঝড় সংক্রান্ত সর্বশেষ আপডেট গুলো দিচ্ছি আমরা ইতোমধ্যে জেলা থেকে একটা কন্ট্রোল রুম খোলা হয়েছে তার আদলে আমরা উপজেলা আমাদের রাম উপজেলার জন্য একটা কন্ট্রোল রুম খোলা হয়েছে সার্বক্ষণিক গতকাল থেকে আগামী পনেরো তারিখ পর্যন্ত রোস্টার ডিউটি ভাগ করে কর্মকর্তা এবং কর্মচারীগণের মাধ্যমে আমরা একটা কন্ট্রোল রুম খুলেছি এই কন্ট্রোল রুমে ফোন করে মানুষ তথ্যগুলো জানতে